হ্যাঁ। আর পুলিশ আসলে কি দেখাবে বেটা বড় হাসুয়া হ্যাঁ মানে? হুম তোমার বড় হয়ে বিয়ে করবি কাকে না মেয়েকে মানে- হ্যাঁ। চিংড়ি করবি না করবি হ্যাঁ। তুমি বিয়ে করবি বেটা বিয়ে করবে না মানে বড় হয়ে কাকে বিয়ে করবি চিংড়িকে না মেয়েকে আচ্ছা আচ্ছা আচ্ছা এখন হ্যাঁ, কি খাবি তুই কি খাবে তুমি বোতলের জুস বোতলের জুস বোতলের জুস আচ্ছা আচ্ছা সকালবেলা বোতলের জুস জুস খায় না রে অন্য খাও বাবা অন্য খাও জুস এখন খাইও না সকালবেলা খাবো আমি শক্তিশালী না কাকু আমি জুস দিলে কিছু পাই না আমি ডাইল খাবো জুস খাবো কিচ্ছু হবে না না না কাকু জোরে বলো না কাকু না তুমি তাহলে মাস্তার হবে না গুন্ডা হ্যাঁ স্কুলে পড়বি না মাদ্রাসায় স্কুল স্কুল জমি বলবি স্কুলত পড়বে না মাদ্রাসার জোরে কইবা হ্যাঁ হ্যাঁ তুমি মাস্তান হবে না গুন্ডা আর বড় হইলে ডাইল খাবে না গাঞ্জা জোরে কো হ্যাঁ আর পুলিশ বাড়িতে আসলে কি করবে হ্যাঁ বড় হাসুয়া হ্যাঁ।, হ্যাঁ সঠিক